জীবনে প্রথমবারের মতো গল্প লিখছি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমার দাদা বাবার বাসাটায় আমার দাদা বাচ্চা বলে আমরা চিনি এই বাসাতে আমি প্রায় দশ বছরের মতো ছিলাম জন্মের পর এই বাসায় আসি আমি এলাকায় প্রাইমারি স্কুলে আমি এরপর হাই স্কুলে ওঠার পর এখানে থেকে চলে যাই দূরে কোথাও যাই হোক দাদা বাসা এবার আমরা পরিচিত চুরাশি আমার দাবি উনি ছিলেন আমাদের এলাকার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা প্রায় বাইশ বছরের শিক্ষকতা জীবনে উনি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন আমি উনার স্কুলে লেখাপড়ার হাতে খড়ি হয় আমি ক্লাস থ্রি পর্যন্ত জানতাম এটা আমার দাদির স্কুল কেউ আমাকে জিজ্ঞেস করলে বলতাম আমি আমার দাদির স্কুলে পড়ি যাই হোক ঘটনাতে আসি দাদি ছোটবেলা থেকে সাথে তাহার চুরো করেন দাদা মারা যাবার পর থেকে আমার জানা মতে ঘটনাটা দুই হাজার বারো এর দিকে দাদি একা এক রুমে থাকে ওনার রুম থেকে হজ করার স্থান বিশ থেকে বাইশ কদমের বেশি হবে না ওনার বিছানা থেকে দাদির রুমের সাথে একাত্র বাথরুম থাকলেও দাদি সব সময় খোয়ায় পানি ব্যবহার করতেন উনি সব সময় ক্লায়ের পানি খেতেন গোসল পর্যন্ত ক্লায়ের পানি ছাড়া ওনার চলত না যাই হোক হঠাৎ রাতে উনি খোয়ারের পানি নিয়ে অজু করার জন্য বের হন ওনার রুম থেকে বের হয়ে খোয়ার থেকে যখনই পানির বালতিটা হাতে নিয়েছেন তখনই ওনার থেকে আমার দিয়ে বালতির হ্যান্ডেল তা ধরে টান দেয় কিন্তু দাদি শক্ত করে ধরে থাকায় সে সেটা নিতে পারে না দাদি চিৎকার করে বলে তুই ঘরে যা এবং আয়তাল কুর্সি করতে থাকেন তখন আমার ভাই উল্টা হয়ে দাঁড়িয়ে থাকে মানে আমার ভাইয়ের চেহারা অন্যদিকে করে থাকে এরপর আমার দাদি ঘুরে কুয়া থেকে পানি তুলেন এবং যখন উনি পিছনে ফেরেন দেখেন ওনার ভাষ্য মতে কোন ধর্মকে ছোট বা করে নয় হিন্দু ধর্ম মা কালী স্বয়ং দাঁড়িয়ে আছেন দাদিয়ের হাত থেকে পানি করা বালতিটা উনি মা কালী চান দাদি দিতে না চাইলে দাদিয়ের বাম হাতে উনি মা কালী একটা রাতে পারেন দাদি ছিটকে পড়ে যান বেশ কিছু এরপর ওনার চিৎকার শুনে আমার বাবা মা উঠে আসেন এবং ওনাকে রুমে নিয়ে যান এবং ঘটনাটা এখানেই শেষ হয়ে যায় আমার দাদি এখনো বেঁচে আছে এবং তাদের বাম হাত পাঁচবার অপারেশন করা হয় কিন্তু এখনো ভালো হয় নাই সালেহা খাতুন দুই হাজার পনেরো এই সেই কোয়াক পিছনের ডান দিকের রূপটাতে দাঁড়িয়ে এটা একটা সত্য ঘটনা কেমন লাগলো জানাবেন